আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চাইনিজ খাবার খাবো এখানে আছে ছাগলের গোস এবং চিংড়ি মাছ লেমন তুমি দেখাও তো বন্ধু চিংড়ি মাছ এটা হ্যাঁ, চিংড়ি চিংড়ি মাছ ছাগলের গোস ছাগলের গোস যেটাকে ইংরেজি বা মাটন বলে আর সবজি আছে ভিতরে হ্যাঁ সবজি আছে আর চাইনাতে চাইনাতে বলে চাইনাতে কি বলে পয়সা পয়সা পয়সা আর চাইনাতে ছাগলকে বলে ইয়াঙ্গো নিউরো ইয়ারো নিউরো হয়েছে গরু ইয়ারো ইয়াংরো ইয়াংরো হয়েছে ইয়াংরো ইয়া মানে খাসি ইয়াংরো খাসি ঠিক আছে আমরা এখন খাবো দুই বন্ধু এখন আমাদের খাওয়ার ভিডিও দেখেন আমরা কাঠি দিয়ে খাবো আমরা মূলত বাঙালি কিন্তু ভাই শাহ শাহ আবার আবার ওরা সন্ধ্যারে শাহ কয় সন্ধ্যারে কয় শাও তাসা তাসা তাসা মানে চিংড়ি বড় চিংড়ি হ্যাঁ চিংড়ি বন্ধুরা আপনারা সবাই দেখেন এখন আমরা কাঠি দিয়ে খাবো অ্যাকচুয়ালি আমরা কাঠি দিয়ে খেতে ভালোবাসি আমরা ওদের সাথে থাকতে থাকতে আমরা এখন নিজেরাই কাঠি দিয়ে খাওয়া শিখে গেছি অনেক গরম হ্যাঁ ঠিক আছে আমরা খাবো খুব সুস্বাদু খাবার অ্যাকচুয়ালি এই খাবারটা খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন পাওয়া যায় কারণ এটা তো খুবই মশলা কম একদম পিওর খাবার দেখতে পাচ্ছেন একদম পিওর খাবার হুম দারুণ টেস্ট হুম ভালো মতো আছে অনেক টেস্ট খুবই টেস্ট বন্ধু তুমি কি বলতে পারো তাদের শরীর ফিটনেস কিন্তু এর জন্য ঠিক থাকে আমরা তো বাঙালি হাবি জাবি ইত্যাদি খায় যা পেটটা ধুই বাড়াই বিশেষ করে আরও আমি যে একটা জিনিস দেখো এটার সাথে প্রত্যেকটা তারা কাঁচা সবজি দেয় সবজিটা হালকা কোনো রকম সিদ্ধ করে খায় এটা খাওয়ার শরীরের জন্য খুবই উপকার উপকার খুব মজা আমরা অবশ্য কাটি দিয়ে ধরে খাচ্ছি চায়নাদের কাছ থেকে শিখেছি আমরা এটা বড়ই এটা কয় সফট খুব সুস্বাদু বড়ই চায়নার বড়ই প্রিয় দর্শক এটা কিন্তু চায়নার বড়ই এটা বাংলাদেশে আপনারা পাবেন না বাংলাদেশেতে যদিও পান সেটা পচা পচা গরম একটা সমস্যা হইতেছে আস্তে আস্তে খাইতেছি ভালো খুব টেস্ট খুব টেস্ট খাসি প্রায় এক কেজি মতো খাসি হবে বন্ধু হুম চারটে Mm. কাঠিটা ধরে এভাবে খেতে পারবেন এইভাবে আপনারা এইভাবে খেতে পারবেন এই যে বন্ধুরা একটা কথা ইতিহাসে তারা কাটিতে এই জন্যই খাই যেন খাবারটা কম খেতে পারো না কারণ ওরা পরিমাণ মতো খাবার খায় শরীরে ফিটনেসের জন্য হ্যাঁ। কাজে দেয় আর তাছাড়া ওরা বেশি খাবার খায় না দেখবা তুমি একটা ছোটো বাড়িতে ওরা খাবারটা খায় আমি দেখছি অনেক সময় বছরা যখন আসে কিচেনে তখন আমি দেখছি যে ওদের খাবারের বাটি একটা ছোটো এই কটা ভাত খায় এই কটা সবজি সবজি বেশি খায় সেই জন্য ওদের শরীরের ফিটনেসটা ভালো আমরা তো বাঙালি ভাতে মাছের বাঙালি ভরপুর খাই পেট ভৈরা আয়া দেয় ঘুমাই ঘুড়ি বাড়ে জমা ঘুড়ি বেড়েছে বেড়ে গেছে ঘুড়ি আর তেলের দাম তো বাড়তি আছে আমরা তেল ছাড়া পাক করছি কিন্তু এটা কিন্তু তেল ছাড়া পাক তেল ছাড়া পাক খুবই খুবই সুস্বাদু এটা প্রত্যেকটা বাংলাদেশের লোক শেখানো উচিত এইভাবে পাক তেল ছাড়া খুব সুস্বাদু অ্যাকচুয়ালি প্রিয় দর্শক খাসির গোস্ত আমরা প্রথমে কেটে ফ্রিজে রাখি বোতলের পরে তারপর বোতল থেকে বের হয় যখন আইস হয় তখন আমরা কাটি সমান করে কাটি কাটার পরে এটা আমরা পানি দিই পানি দিয়ে তেলে কোনো কারবার নাই এখানে কোনো তেল নাই সো এটা যে আপনি খাচ্ছেন ন্যাচারাল একটা প্রোটিন পাচ্ছেন আপনি যা আপনার শরীরের জন্য কোনো ফেট নাই আপনি খালি সবজি প্রোটিন দিয়ে পাচ্ছেন এখানে তো এইসব খাবারগুলোই চায়নারা খায় ওই খাবারটি দেখাও ওই খাবারটি না সবজি এগুলো দেখাও দর্শকদের দেখাও সবজি এটা হচ্ছে এটা এটা হচ্ছে পাতাকপি এটা চায়না পাতাকপি আর এটা হচ্ছে চুড়ো মানে আপনারা নাম বলবো না নাম বললে ওটা আমার চাইনিজটা মানে খাই আমরা খাই চাইনিজটা খাই এটা চুড়ো এটা আপনার কালা একটা পশু আছে না কালা গিদর গিদর ওইটা ওইটা এই গিদরটা আপনারা ভুলেও খাবেন না এটা চায়নারা কিন্তু অনেক কিছুই খায় ভাই চায়নারা তেলা পোকা তারপরে আপনার প্যান্ট সাপ সব কিছুই খায় কিন্তু বাংলাদেশে খায় না কারণ নিষেধ আছে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের যে এখানকার ভাষাঞ্চলের যে নেভি প্রধান তার নিষেধ আছে সেই জন্য তারা সব কিছুই খায় না চিংড়ি মাছটা হয়েছিল খেতে পারতেছি না প্রচুর আমরা সিফুড আইটেমটা খাচ্ছি চিংড়ি মাছ এটা কিন্তু সিফুড আইটেম আমরা ঠান্ডা হলে খাবো অনেক গরম লাইন আছে আমাদের কাছে নিচে কিন্তু লাইন আছে এটা কিন্তু আপনার কারেন্ট কারেন্টে চলে এগুলো অনেক বড়ো হ্যাঁ বড়ো দর্শক আপনারা দেখেন এইগুলো অনেক বড়ো বন্ধু বাইরে বাবা বাইক খুব টেস্ট লাগতেছে বন্ধু এটা হচ্ছে আলু ফুডো চাইনিজে বলে ফুডো আর এটা তো হিট ওরা এক মিনিটেই হয়ে যায় বন্ধু মিষ্টি হয়ে গেছে এটা হ্যাঁ। আর খাওয়া যাবো না মাংসগুলো খাও মাংস অনেক মাংস আছে এখন মাংসগুলো খাও যত পানি এ জায়গায় হ্যাঁ, মনে করি কি জাল দিয়ে তো মেরে সবগুলো এক একটা নিয়ে আসি ওই যে মাংস ওই মাংস চিংড়ি মাছগুলো ঠান্ডা হলে খাইতে হবে ঠান্ডা মাছ চিংড়ি খাওয়া হবে গরম ভিতরে অনেক গরম ওগুলো মুখে ধরে কেন বানাতে অনেক বুদ্ধি হুম আমি আমরা এই কাটি দিয়ে খেতে পারতাম না তো আস্তে আস্তে শিখছি আর এখন খুব ইজি হয় খুব ইজিভাবে খেতে পারি এখন এই কাঠিটা ইউজ করলে কী হয় কিন্তু একটা বাসের স্বাস্থ্যকর একটা কাঠি এই জায়গায় আপনার কোনো ভাইরাস অ্যান্টিভাইরাস থাকে না আপনি প্লাস্টিকের যদি খান তাহলে আপনি ক্যান্সার আক্রান্ত হতে পারেন